Subscribe to my channel and click on the bell icon to get notifications about new videos. Follow me on Facebook and Twitter. আসসালামু আলাইকুম ভিয়ার্স তো আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আপনারা দেখতে থাকছেন মজার চ্যানেল বিডি তো মজার টেক বিটি চ্যানেল থেকে আপনাদের জন্য আবার আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটি হলো যে কীভাবে আপনার সিম এর নাম্বার আপনি গোপন রেখে অন্য কেউ কল করবেন এবং ফ্রি কল করবেন তো ভিওয়ার্স এটি আসলে অনেক সাধারণত একটি জিনিস তো এইসব ভিডিও ইউটিউবে কিন্তু অনেক ফেক আছে তো ভিওয়ার্স আমি যেটি দেখাবো অনেক ভালো তো আপনারা দেখতে থাকবেন সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি অনেক ভালো তো আপনারা দেখতে থাকেন তো আমি ফিরে আসছি ইন্টুর পর আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যে আপনার কিভাবে আপনার আর সিমের নাম্বার গোপন রেখে কল করবেন এবং আপনি ফ্রি কল করতে পারবেন তো সেটি আমি একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাবো তো অ্যাপ্লিকেশনটা আপনারা গুগলেতে সার্চ করবেন তো অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা প্লে স্টোর পাবেন না তো আপনারা গুগলেতে সার্চ করবেন ফ্রি কল তো আমি গুগলে যে টাইপ করতেছি ফ্রি কল ফ্রি কল দিয়ে সার্চ করার পর দেখবেন এই যে কালো একটা অ্যাপস তো সেই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন এবং ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড করা আছে তো আমি আর ডাউনলোড করবো না তো ডাইরেক্ট আমি অ্যাপসটি চলে যাব দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখানোর সুবিধা হচ্ছে আলাদা করবেন তো এই অ্যাপসটি তো আমি অ্যাপসটি ক্লিক করলাম তো অ্যাপটি ক্লিক করার পর বন্ধুগণ একটু ওয়েট এবং ওয়েটিং দেখাবে তো সেখানে দেখবেন যে অ্যাপসেট এবং ইক্সট তো আপনারা অ্যাপসেটটি ক্লিক করবেন এফেক্ট ক্লিক করার পর বাম দিকে তিনটা সাইড মারবেন তো তারপর দেখবেন এক প্রাইস নাও তো সেটি ক্লিক করবেন দেওয়ার পর দেখবেন যে এখানে লেখা আছে সেট নাও তো সেট নাও ক্লিক করবেন সেট নাও ক্লিক করার পর তো আপনার যে সিম দিয়ে আপনি ফ্রি কল এবং গোপন রেখে কল করতে চান সেই নাম্বারটা দিয়ে দিবেন আপনার ফোনের তো আমি দিয়ে দিলাম দেওয়ার পর নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর দেখবেন ভিওয়ার্স এখানে আপনার একটা কোড চাবে তো সেই কোডটি আপনার এস এম এস দিয়ে দিবে তো সেখান থেকে আপনারা তো আমার এস এম এস আসতেছে না তো একটু ওয়েট করেন এস এম এসটা এরকম এসে পড়বে তো এই দেখেন ভিওয়ার্স এস এম এসটা কিন্তু অলরেডি এসে পড়ছে তো আপনি এস এম এস দেখেন কী কোডটা আসছে তো আমার আসছে হলো zero six six one zero six six one one three তো এ দেওয়ার পর আপনি কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং হবে বন্ধুগণ তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স তো এফটিতে আমি প্রবেশ করেছি এবং আমার এফটি হয়েছে দেখতে পাচ্ছেন সব এরকম একটা ইন্টারফেস শো করবে তো অ্যাপটির ভিতরে দেখতে পাচ্ছেন তো আপনি দেখেন উপরে ভমরা কোনায় একটা অপশন আছে তো সেখানে ক্লিক করবেন করার পর দেখবেন সেখানে সেটিংস আছে সেটিংস ক্লিক করবেন তো সেটিংস ক্লিক ক্লিক করার পর তো শো কলার আইডি এটা আপনার অন থাকতে পারে তো সেটা অফ করে দেবেন এবং এটা অফ করে দেবেন আর এটা অন থাকবে তো জাস্ট তারপর ব্যাগ আসবেন ব্যাগ আসার পর তো আপনার দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্টস তো সেখানে ক্লিক করবেন তো এখানে আপনার নাম্বার যে আপনার মোবাইলে যেগুলো নাম্বার সেভ করা আছে সেই সব নাম্বার শো করবে তো এখান থেকে আপনার ইচ্ছে মতো কল দিতে পারবেন তো কল দিলে সেটা আপনার যে কোনো বিদেশি নাম্বার হয়ে যাবে তো সামনে প্লাস আসবে যে কোনো নাম্বার হয়ে থাকবে তো এইভাবে কল করবেন তো কল করার জন্য তো এটি আপনার কি ক্রেডিট লাগে তো দেখতেই পাচ্ছেন তো আপনি যখন নতুন অ্যাকাউন্টস খুলবেন তো তখন কিন্তু আপনার এক হাজার ক্রেডিট ফ্রি দেবে এবং এক হাজার ক্রেডিটে বিশ মিনিট কথা বলতে পারবেন তো আপনি কী করবেন ক্রেডিটের জন্য আপনি যেখানে তারার মতো একটা স্টার আছে সেখানে ক্লিক করবেন করার পর গো দিলেই মানে গো এটা ক্লিক করলে আপনার ফ্রি দিয়ে দিবে এইভাবে আপনারা নিয়ে নেবেন এই দেখতে পাচ্ছেন এখানে গো লেখা আছে তো সেখানে ক্লিক করলে আপনার ক্যারিটা এসে পড়বে এইভাবে করে তো আপনারা কী করবেন তো যে কোনো একটি কল করবেন তো কল করার জন্য এখান থেকে আপনার যে কোনো নাম্বার উঠাবেন নাম্বার উঠিয়ে তো কল করবেন এবং হাইড করে কল দিতে পারেন দেখেন হাইট আছে তো হাইটে ক্লিক করবেন তো ফেয়ার্স আশা করি ভিডিওটি বুঝে গেছেন তো এইরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন তো ধন্যবাদ